আপনারা দেখছেন এই স্টার নিউজ তিন হাজারেরও বেশি দলিত জাতিগত বৈষম্যের অভিযোগ তুলে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের তামিলনাড়ুর একটি গ্রাম অঞ্চলটি হিন্দু অধ্যুষিত হওয়ায় দীর্ঘদিন ধরে তাদের সাথে সামাজিক বৈষম্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ ওই দলিত বাসিন্দাদের জানা যায় গত দুই ডিসেম্বর দেশটির চেন্নাই থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে নাদুর গ্রামের কাছে প্রবল বৃষ্টির কারণে একটি দেয়াল ভেঙে পড়ে নারী শিশুসহ আঠারো জন দলিতের মৃত্যু ঘটে ঘটনার পরে পুলিশ ওই ভেঙে পড়া দেয়ালের বাড়ির মালিক শিব সমু ব্রহ্মণিয়মকে গ্রেপ্তার করলেও পরে জামিনে মুক্তি পেয়ে যায় সে উচ্চ বর্ণের হিন্দুদের থেকে দলিতদের পৃথকভাবে বাস করতে বাধ্য করার জন্য ওই দেয়াল তোলা হয়েছিল বলে অভিযোগ দলিত বাসিন্দাদের পনেরো ফুট লম্বা দেয়ালটি কোনো রকম পিলার ছাড়াই নির্মিত হয়েছিল শিবসমূহ ব্রোনিয়মের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন প্রতিরোধ আইনের ধারা অনুযায়ী মামলা রুজ করার কথা বললেও পুলিশ তা এড়িয়ে যায় বলে অভিযোগ উঠেছে পুলিশি নিষ্ক্রিয়তা ও শুধুমাত্র দলিত হওয়ার কারণে বৈষম্যমূলক আচরণের জন্য ওই দলিত সম্প্রদায়ের মানুষেরা ঘোষণা করেছে যে আগামী পাঁচই জানুয়ারি সতেরো জন মৃতের পরিবারের সদস্য সহ মোট প্রায় তিন হাজার দলিত ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন দলিতদের সংগঠনের সাধারণ সম্পাদক ইলা ভেলিন বলেন যে ব্যক্তি এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী তাকে ২০ দিনের মধ্যে জাবিনে মুক্তি দিয়ে দেওয়া হলো কিন্তু সংগঠনের সভাপতি নাগাই তিরুভুল্লায়ন গণতান্ত্রিক উপায়ে ন্যায় বিচার চাইতে গেলে তাকে আটক করা হয় ইলা ভেনিল আরও বলেন নিপীড়ন এমন পর্যায়ে পৌঁছেছে যে আমাদেরকে কূপ থেকে পানি খেতে দেয় না আমাদেরকে বলা হচ্ছে রাস্তায় যেন মোবাইল ফোনে কথা না বলি আমাদের মন্দিরের ধারে কাছে যেতে দেওয়া হয় না রাস্তায় ধরে আমাদের মারধর করে এবং আমাদের নামে মামলাও দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ